ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে আচল শোভায় আলোর দিশা নতুন ছন্দের পেল দিশা ফসল শোভায় আলোর দিশা নতুন ছন্দের পেল দিশা প্রতিদিন তোমায় দেখি সূর্য